তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার যে চ্যানেল রয়েছে সেখানে একটা ইম্পর্টেন্ট রয়েছে please sign in your Google account Google AdSense account to verify your identity this require receive future payment to continue monetization তো এটা যেহেতু আসছে তো আমি গুগলে আমার যে অ্যাডসেন্স রয়েছে সেটিতে আমি কানেক্ট করছি এবং লইন সাগিং সাইন ইন করছি তো এখানে রয়েছে যে your payment are currently on hold action in required release to release payment তো এখানে যেহেতু এটা আসছে তো আমাদেরকে তো ঠিক করতে হবে তো আমরা অ্যাকশনের উপর ক্লিক করব অ্যাকশনের উপর ক্লিক করলে তো আমাদেরকে এখানে রয়েছে এনেছে পেমেন্ট ইনফোতে তো দেখুন এখানে রয়েছে ইউ ভেরিফাই ইউর আইডেন্টিটি তো যেহেতু এখানে ভেরিফাই ইউর আইডেন্টিটি লেখা আছে তো আমরা এখানে একটা ক্লিক করে দিব ভেরিফাই নাও ক্লিক করব এরপর এটা আসছে ভেরিফাই ইউর আইডেন্টি তো এগুলো যেহেতু আছে তো আমরা একলা দিয়ে অ্যান্ড তো আমরা বিগিনে ক্লিক করে দিলাম এটা দেওয়ার পর এখন আমাদেরকে লিগেল নেম তো এটা করার আগে আপনাদেরকে আর একটা কাজ করতে হবে বন্ধুরা তো এটা করার আগে আপনাদের যে আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ড অনুযায়ী আপনাদের নাম টাম সব ঠিক আছে কি না সেটা দেখে নিতে হবে তো আমাদেরকে এখান থেকে আমাদের মাই অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর এখানে আসার পর নামটা দেখবেন ঠিক আছে কি না আপনার যেটা আপনি জমা দেবেন সেইটার তো যেহেতু আমরা ইনফরমেশনে গেলাম তো এখানে আপনারা যদি নাম না ঠিক থেকে থাকে যে আইডি কার্ড অনুযায়ী আপনারা এটা করবেন সেটার জন্য তো এখানে নাম ঠিক করে নেবেন এরপর ডেটটা ঠিক করে নেবেন বার্থডে তো এটা ঠিক করে নেওয়ার পর দেখবেন যে আরও কোনো ডাটা আছে কিনা যেগুলো মিলাইতে হবে তো এরকম হওয়ার পর ভালো কথা এটা তারপর যদি ঠিক থাকে না ঠিক থাকলে আপনারা ঠিক করে নেবেন চেঞ্জ করে নেবেন তো আইডি কার্ড অনুযায়ী ঠিক করে নেবেন এরপর আমরা এখানে যেহেতু অ্যাড্রেস তো আমাদের অ্যাড্রেসটা দেখতে হবে তো অ্যাড্রেসটা আপনারা এখান থেকেও ইয়ে করতে পারেন তো ম্যানেজ সেটিংয়ে ক্লিক করবেন এখানে সব কিছু দেখে নেবেন যে ঠিক আছে কি না তো এগুলো দেখে নেবেন এগুলো যদি ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে তো বন্ধুরা যখন আপনাদের এগুলো সব ঠিক হবে সব কিছু যখন ঠিক হবে তখন ভেরিফাই নামের উপর ক্লিক করে দেবেন তো এরকম একটা অপশন আসবে তো এখানে অ্যাগ্রে দিয়ে দেবেন রাইট চিহ্ন দেওয়ার পর বিগিন ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন এরপর আপনাদের লিগেল নাম ছাবে তো যেটা নাম দেবেন এটাই তো এটা চলে আসছে আমার অটোমেটিক এরপর একটা হচ্ছে আপনাদের এগুলা সাবে proof driving licence national ID card passport resident permit যে কোনো একটা আপনারা ছবি ইমেজ আপলোড করবেন তারপর নেক্সট করবেন তো বন্ধুরা এখন আমরা এখানে ন্যাশনাল আইটি কার্ড আমরা দিয়ে দিলাম এরপর নেক্সটে ক্লিক করে দিব এবং নামটাও দিয়ে দিছি নেক্সট এরপর আসতেছে অ্যাড্রেস তো অ্যাড্রেস এগুলো আমাদেরকে ভালো মতো দিতে হবে তো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিলাম এটা অপশনাল এটা দিতে হবে না আর সব কিছু ঠিক আছে তারপর আমরা এখন সাবমিটে ক্লিক করে দিব তো বন্ধুরা এটা লোডিং নিতেছে এরপরই আমরা জানতে পারবো আমাদের এটা ভেরিফাইয়ের জন্য ইন প্রোগ্রেসে চলে গেছে কিনা তো দেখতে পাচ্ছেন verification in progress the process may take a few days will email তো বন্ধুরা এখানে বলে দিচ্ছে সব will email you the result if we are unable to verify your identity you will need to submit your document again you have a limited number of attempt তো এখানে আমরা বেশি করতে পারবো না আমরা জাস্ট লিমিটেড কিছু অ্যাটেম্প্ট করতে পারবো লিমিটেড জাস্ট কয়েকবার আমরা এই জিনিসটা করতে পারবো তো দেখা যাক এটি যেহেতু ফিউ ডেজ লিখছে কয়েকদিন নেবে কিন্তু একদিনের মধ্যে হয়ে যায় তো গোটিট ইট আমরা গোটিট ইট দিলাম এবং দেখা যাক এটা এখন এই যে দেখুন your identity verification in progress please allow a few days for verification দেখা যাক কি হয় তো এখানেও দেখাচ্ছে ইন প্রোগ্রেস তো বন্ধুরা দেখতেই পাচ্তেছো আমাদের কিন্তু এখানে যে অপশনটা আসছিল এটা কিন্তু নাই তার মানে তোমাদেরকে এখানে দেখাই আমাদের কাছে একটা মেসেজ আসছে তো এটা হচ্ছে এটা Google payments Google AdSense identity verification successful বলে তো এখানে দেখো যে এখানে আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল লিখে আসছে your identity has been verified please sign in your Google AdSense account and set up a primary payment method if you haven't done already your data safely and provider very তো তোমরা বুঝতেই পারতেছো যে আমাদের যে আইডেন্টি ভেরিফিকেশনের সমস্যাটি ছিল সেটি কিন্তু হয়ে গেছে তো এখন আমরা এসেন্সে যদি চলে যাই দেখতেই পাচ্ছ এখানে তো আগে থেকেই নাই তো এখন আমাদেরকে পেমেন্টসে যদি চলে যাই অ্যান্ড ভেরিফিকেশন চেকের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে দেখবো যে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড লিখে আসতেছে তো বন্ধুরা এইভাবেই কিন্তু আমরা আমাদের অ্যাডসেন্সের যে ভেরিফাইড বা আইডেন্টিটি রয়েছে এটি আমরা সম্পন্ন করতে পারি এবং কমপ্লিট করতে পারি আশা করি ভিডিওটি থেকে অল্প একটু হলেও আপনার উপকার হয়েছে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অল করে দেবেন যাতে করে সবার আগে সব ধরনের ভিডিওগুলো পেয়ে যেতে পারেন আর এইদিকে দেখুন দুটি ভিডিও রয়েছে ভিডিও দুটি দেখে নেবেন এইদিকটি রয়েছে দুটি চ্যানেল চ্যানেল দুটিকেও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গেই থাকার জন্য